আমরা এই চ্যানেলে সরাসরি গল্প করব এবং আজকে আমার বাবার লেখা একটা ভূতের গল্প করছি শুরু করছি গল্প ছেলেটা স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী হাসপাতালগুলিতে আত্মা তাড়াতে ডাক্তারবাবুদের পৃষ্ঠপোষকতায় ভূত পুজো হচ্ছে বছরের পর বছর খাস কলকাতাতেই অথবা তেলেঙ্গানার কামিগুড়া গ্রামটি এক মহিলা ভূতের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে সম্প্রতি এই জাতীয় খবর পত্রপত্রিকায় পড়ে কোনো তরুণ তরুণী যদি এই অশীতিকর মানুষটির কাছে জানতে চায় যে এই দীর্ঘ জীবনে কখনো আমি ভূত দেখেছি কি না এক কথায় উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না আমাকে হ্যাঁ এবং না এর সন্ধি করে একটা কিছু বলবার চেষ্টা করতে হবে তবে এমন কিছু একটা অবশ্যই দেখেছিলাম যা স্মৃতি মনে জাগা মাত্রই আমার মস্তক সারা শরীর ভয়ে শিউরে ওঠে এখন এই জনবহুল বৃহত্তর কলকাতা শহরে বসে বিজ্ঞান মনস্ক বন্ধুরা হাসবেন মনে করে বিশেষ কাউকে ঘটনাটা এতদিন বলিনি এখন ডাক্তার ইঞ্জিনিয়ার বাবুদের ভূত পুজোর খবর কাগজে পড়ে সাহিত্যের ছাত্র আমার সংকোচ কেটে গেছে তাই ঘটনাটা লিখতে বসেছি সে অনেকদিন আগের কথা উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাল হবে আমি সে সময় কলেজের ছাত্র তখন জলপাইগুড়ি বাবুপাড়া পাঠাগারের বার্ষিক উৎসব খুব আকর্ষণীয় ছিল বিশেষ করে শিক্ষা সংস্কৃতি সচেতন মানুষ মাত্রেই সে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহী হতেন কারণ সে উপলক্ষে প্রতি বছর সংস্কৃতি জগতের কোনো না কোনো প্রতিষ্ঠ প্রতিভাকে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়ে আমন্ত্রণ জানানো হতো সেবার আমন্ত্রিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তাকে দেখার জন্য বিশেষ করে যুব বয়সীদের আগ্রহ তখন তুঙ্গে বাবুপাড় পাঠাগারের ওই বার্ষিক অনুষ্ঠানের দৌলতে জলপাইগুড়িবাসী অনেক বিখ্যাত প্রতিভাকে সামনাসামনি দেখবার এবং তাদের কথা শুনবার সুযোগ পেয়েছিলেন ডেটা ত্রিগুণা সেন উপেন্দ্রনাথ ভট্টাচার্য কত অজানারে সন্ধানী সংকট লৌহ কপাট অবারিত করে দেওয়া অচল অচলপত্রকে সচল রাখতে সমর্থ নীলকণ্ঠ পবিত্র গঙ্গোপাধ্যায় দ্বিজেন সান্যাল ডক্টর রমা চৌধুরী এরকম অনেকেই বাবুপাড়া পাঠাগারের বার্ষিক অনুষ্ঠানে অনুষ্ঠানকে গৌরবমণ্ডিত করেছিলেন উত্তরাধিকার কালপুরুষ বা কালবেলা তখনও সমরেশ মজুমদারের লেখনীতে আসেনি এখন অবশ্য আমরা গর্ব করে বলতেই পারি যে সমরেশ মজুমদারও আমাদের পাঠাগারেরই তখনও অবিকশিত সভ্য ছিলেন গৌরবান্বিত গৌরব ছটায় মণ্ডিত হতে কার না আগ্রহ হয় আমরা যারা পাঠাগারের নিয়মিত কর্মী পাঠাগারের সম্পাদক সুনীল পাল আগের দিন তাদেরকে সতর্ক করে দিলেন আমরা যেন বিকেল পাঁচটার মধ্যেই বান্ধব নাট্য সমাজের সমাজগৃহে উপস্থিত হই কারণ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছটায় বাবুপাড়া পাঠাগারের একটা বৈশিষ্ট্য ছিল যে তখনকার প্রচলিত রেওয়াজ অনুযায়ী ঘোষিত সময়ের আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে শুরু না হয়ে কাঁটায় কাঁটায় নির্দিষ্ট সময় ঘোষিত সময় অনুষ্ঠান শুরু হবে আমি আর আমার দুই বন্ধু ভক্ত এবং জয়ন্ত পাঁচটারও মিনিট দশেক আগে পৌঁছে যেতেই সুনীলদা হাসি মুখে এগিয়ে এসে বললেন তোরা এসে গেছিস বেশ তারপরে আমার দিকে তাকিয়ে বললেন জানি সুনীলদা উনিরা একেবারে মোহিতের মতো দেখতে চেহারায় গরম হাসি এমনকি মাথার চুলগুলো পর্যন্ত মোহিতের মতো সুনীল দা ভক্তকে সবসময় ওর ভালো নাম মোহিত বলেই ডাকতেন তাকে দেখি ভক্ত খুশিতে রীতিমতো ডগমগ এদিকে আমার মন তখন ভাবছে সুনীল গাঙ্গুলির চেহারাটা ভক্তর মতো না হয়ে আমার মতো হলেও তো পারতো ইতিপূর্বে অনুষ্ঠানের প্রথম দর্শক ডাক্তারবাবুকে ধুতির পোঁচা হাতের ভাঁজে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে থপথপ করে আসতে দেখা গেল সুনীলদা তাকে দেখেই স্বাগত জানাতে এগিয়ে গেলেন ডাক্তারবাবু এমবিবিএস শোনা যায় গোল্ড মেডেলিস্ট কিন্তু ডাক্তারি করতেন না স্কুল মাস্টারি করতেন কেন সে অন্য প্রসঙ্গ এমন শিশু সুলভ সদাহাস্যমুখ সাদাশিদে মানুষ জগতে বেশি দেখা যায় না তিনি আমাদের সবার প্রিয় মাস্টারমশাই ছিলেন তার একটা বৈশিষ্ট্য ছিল যে শহরের সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সারপ্রহে উপস্থিত হতাম শুধু নয় ঘোষিত সময়ের আধ ঘন্টা আগেই উপস্থিত হতেন কি কর্মস্থলে কি ধর্মস্থলে ডাক্তারবাবুকে লেট লোধে কখনো ভাবাই যেত না এই সাদাসিধে শ্রদ্ধেয় মানুষটিকে নিয়ে অনেক কিছু লিখে ফেলা যায় কিন্তু এখন নয় এর পরপরই সুনী গাঙ্গুলিকে নিয়ে পাঠাগারের সভাপতি অধ্যাপক রেবতী মোহন লাহিড়ি উপস্থিত হলেন সুনীল গাঙ্গুলিকে দেখে ভক্তত্ব খুশিতে আরো ডগমগ পারে তো পাশে গিয়ে দাঁড়ায় ততক্ষণে অজয়দা মানিকদা দেবেশদা মঞ্চসজ্জা সম্পূর্ণ করেছেন দর্শক সমাগমও হয়েছে ভালোই ঠিক ছটায় অনুষ্ঠান শুরু হলো উদ্বোধন সঙ্গীত প্রধান অতিথি বরণ পাঠাগার সম্পাদকের বার্ষিক বিতরণী পাঠ শেষে চিরতরুণ সুনীল গঙ্গোপাধ্যায় নাতিদীর্ঘ ভাষণে শ্রোতাদের মন জয় করে নিলেন পরবর্তী অনুষ্ঠান নাট্যাভিনয় এই নাট্যানুষ্ঠানের জন্য বাবুপাড়া পাঠাগারের সুনাম ছিল পাঠাগারের নাটকশাহী সভ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রসাদ মুখোপাধ্যায় বিভূতি সিংহ প্রবীর রায় প্রাণহরি করঞ্জয়ী শরণ চ্যাটার্জি প্রভৃতি শেফালিদি সেদিনকার নাটকে ছিলেন কিনা মনে নেই নাট্যাভিনয় খুব প্রশংসা পেল সাড়ে নটার পর পর নাটক শেষ বাবুপাড়া পাঠাগারের বার্ষিক অনুষ্ঠানের আরেকটি অঙ্গ ছিল অনুষ্ঠান শেষে সাজঘরে প্রধান অতিথিকে নিয়ে পরিচালক সমিতির সদস্য এবং কর্মীদের সম্মিলিত পঙ্ক্তি ভোজন খুব উপভোগ হতো অনুষ্ঠানটি রান্না খাওয়া পরিবেশনাদির দায়িত্বে থাকতেন সমাজ সমাজপাড়া মানিকদা সুনীলামলীও খুব প্রশংসা করলেন এই পঙ্ক্তি ভোজন পর্বের খুব উপভোগ করেছেন বললেন পৌনে এগারোটা নাগাদ রেবতীবাবু সুপুদার গজদা প্রধান অতিথিকে তার আবাসস্থলে পৌঁছে দিতে রওনা হলেন তারপরে গোছ গাছ ইত্যাদি ইত্যাদি করতে করতে রাত বারোটা বেজে গেল সবাই খুব খুশি অনুষ্ঠান ভালো হয়েছে বলে আনন্দ ধরে না গল্প ফুরায় না আরো পনেরো কুড়ি মিনিট পর দা অযথা জোর করে আমাদের বাড়ি রওনা করে দিলেন রাত হয়ে যাচ্ছে বলে কদমতলা পর্যন্ত তিন বন্ধু একসঙ্গে হেঁটে এসে জয়ন্ত সাইকেলে তার বাড়ির দিকে রওনা হলো আমি আর ভক্ত কশ্মীর যে গল্প করতে করতে ফিরছি তখন আর আমি বন্ধুকে ভক্ত বলে ডাকছি না ওর কশ্মীর থেকে উস্কে দিতে সুনীল সুনীল বলে ডাকছি তাতেও দেখি ও বেশ খুশি মন নেই ডাকতে উপভোগ করছেন উকিল পাড়ায় ভক্তদের বাড়ির গলিতে ভক্ত ঢুকে গেল এবার আমি একা হালকা কুয়াশা পড়ছে রাস্তায় বিদ্যুৎ বাতি থাকা সত্ত্বেও একটু দূরে বেগুনকারী মোড় পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে না আমাকে অবশ্য ওদিকে যেতে হবে না আমার কিছুটা সামনে এক ভদ্রলোক দ্রুত পায়ে এগিয়ে চলেছেন ডান দিকে পাড়ার রাস্তা দিয়ে তিন চারজনকে আসতে দেখা গেল বোধ করি ব্যবসাদার দোকান গোদাম বন্ধ করে বাড়ি ফিরছেন আরেকটু এগিয়ে আমার সামনে ভদ্রলোক দিকের মহন্ত পাড়ার রাস্তায় ঢুকে গেলেন আমিও ওদিকেই যাবো তখনও মহন্তপাড়া মুহুরিপাড়া সার্কুলার রোড বিবেকানন্দপাড়া এলাকায় ইলেকট্রিক লাইন যায়নি অনেক দূরে দূরে কেরোসিন ল্যাম্প পোস্ট তাতে রাস্তা আলোকিত হয় না পথ নির্দেশ হয় মাত্র মহন্তপাড়ায় ঢুকে কয়েক পা পরেই আমার সামনের ভদ্রলোক বাঁ দিকের গলিতে ঢুকে গেলেন এ গলির মুখে একটা ল্যাম্প পোস্ট আরেকটা ল্যাম্প পোস্ট ডান পাশের ডোবা পেরিয়ে কালী মন্দিরের সামনের কোনো সামনে পেছনে দ্বিতীয় লোক নেই শুনশান গোটা রাস্তা আমার সেদিকে মন নেই আমি তখন দেওয়া স্বপ্নে বিভোর ওই বয়সে যেমনটা হয় আমার কবিতা দেশ আনন্দবাজার কবিতা পত্রিকায় বেরোচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা আমাকে দেখার জন্য ব্যাকুল বাবুবার পাঠাগার আমাকে প্রধান অতিথি করে এনেছে কি ভাষণ দেব তারই খরচা করছি মনে মনে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলাম রাস্তার মাঝখানে ওটা কি পড়ে মনে হচ্ছে বিরাট একটা কালো সাপ উপাসের ঝোঁক থেকে ডোবার দিকে যাচ্ছে নজর করে দেখি একটু নড়ছে না স্থির হয়ে পড়ে আছে বেশ কয়েকবার হাততাড়ি দিলাম নড়ল না এবারে রাস্তা থেকে তুলে দু চারটে পাথর ছুঁড়ে মারলাম তাতেও নড়ল না এবারে তখন দু তিন পায়ে গিয়ে ভালো করে লক্ষ্য করতে লাগলাম ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদ ওঠায় অন্ধকারের গাড়ত্ব কিছুটা কমেছে সামনের ল্যাম্পপোস্টের আলো যেন কিছুটা এসে পড়েছে এবারে বোঝা গেল ওটা সাপ নয় সাইকেলের টিউব এমনভাবে পড়ে আছে যে মনে হচ্ছে সাপ দিবা স্বপ্নের ভোর কেটে গেল আপন মনে হাসতে হাসতে কালীবাড়ির পাশের সরু গলির দিকে সরু গলি দিয়ে মুড়িপাড়ায় এসে পড়ল বোসবাড়ির কাছে মোড় ঘুরে ঝাদের বাড়ি গেটের কাছে চলে এসেছি গোবিন্দ ঝাদের বাড়ি অনেকটা জমির উপরে বাঁশের উঁচু বেড়া দিয়ে ঘেরা বাঁশের বেড়া শেষ হতে গিয়ে আমি বাঁ দিকে ঘুরে ওই বেড়া ঘেসে সার্কুলার রোডের দিকে যাব ওই মাকে একটা কেরোসিন বাতি টিম করছে তার পাশ দিয়ে ডান দিকে পাড়ার যাওয়ার রাস্তা তার ডান পাশে একটা বড় মাঠ তারপরে শিব মন্দির শীতকালে মাঠ কিন্তু বর্ষাকালে জলাভূমি গোবিন্দ যাদের বাড়ির গেট পেরিয়েছি এমন সময় খেয়াল করলাম সম্পূর্ণ উলঙ্গ কালো রোগা একটা দশ বারো বছরের ছেলে কেরানিভাড়ার দিক থেকে এসে সার্কুলার দিকে হাঁটা দিল দেখে বিস্মিত হলাম এত রাতে এটুকু একটা বাচ্চা ছেলে একা একা কোথায় যাচ্ছে কোন বাড়ির ছেলে বাড়ির লোক খেয়াল করলো না পেছন থেকে ডাক দিয়ে দাঁড়াতে বললাম ছেলেটা দাঁড়ালেও না উত্তরও দিল না ওই গলির মাঝামাঝি রসিকদার বাড়ি ভাবলাম ছেলেটাকে ধরে রসিকদার জিম্মায় দিয়ে তবে বাড়ি হবে নাহলে ছেলেটা তো বিপদে পড়বে আবার দেখলাম তবু ছেলেটা হবে না একইভাবে চলতে লাগলো আমার রোগ চেপে গেল পা যে ছেলেটাকে প্রায় ধরে ফেলবো এমন সময় হঠাৎ বাঁ পাশে ছেলেদের বাড়ির বেড়ায় হেলান দিয়ে ছেলেটা দাঁড়িয়ে পড়লো আমি ওর দুই কাঁধে হাত দিয়ে ধরতে গিয়ে চমকে উঠলাম ছেলেটার গা মাথা দিয়ে জল ঝরছে যেমন স্নান করার পর ঝরে আমি ছেলেটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি অথচ হাতে স্পর্শ পাচ্ছি বাঁশের বেড়ার এই কেমন করে সম্ভব চিৎকার করে রশিদটাকে ডাকতে গেলাম গলা দিয়ে স্বর বেরোলো না ছেলেটার মুখে কোনো অভিব্যক্তি নেই স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দুজনে দুজনের দিকে তাকিয়ে কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম বলতে পারবো না কয়েক সেকেন্ড কয়েক মিনিট কয়েক ঘন্টা আমার হুশ নেই হঠাৎ সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম এবার হুঁশ যখন ফিরলো তখন আমি ঊর্ধ্বশ্বাসে সার্কুলার রোডের দিকে ছুটছি ল্যাম্পপোস্টের কাছে পৌঁছাতে পৌঁছে দৌড়াতে দৌড়াতে একবার গোলের গোলটার দিকে তাকালাম ছেলেটা আসছে কিনা দেখতে কিছুই দেখতে পেলাম না শুধুই অন্ধকার তখন তো এত বাড়ি ছিল না বাড়িঘর ছিল না ফাঁকা মাঠের মাঝে দূরে দূরে এক একটা বাড়ি খোলা আকাশের নিচে অন্ধকার অনেক হালকা হলেও থেমে দাঁড়াবার বা ধীরে হাঁটবার সাহস নেই আমি খানাখন্দ ঝোপঝাড় পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছি একবার সাহস করে পেছনের অন্ধকারের দিকে তাকিয়ে মনে হলো ছেলেটা যেন সেই একই ছন্দে আমার পিছনে পিছনে আসছে বাড়িতে পৌঁছে দরজায় দুমদুম আঘাত করে পাড়া জাগানো শব্দ সৃষ্টি করলাম বাবা ব্যস্ত হয়ে দরজা খুলতেই বাবাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম গুরু গুরু গুরু গুরু ঘন মেঘের গর্জন তখন আমার বুকে বাবা আমাকে জড়িয়ে ধরা অবস্থাতেই আস্তে আস্তে তখন ঘরের ভেতর নিয়ে গিয়ে তার বিছানায় বসিয়ে আমার মাথায় গায়ে হাত বুড়াতে লাগলো বেশ কিছুক্ষণ পর আমার বুকের ভেতরকার হাত পেটানোর শব্দ বন্ধ হলো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো তখন বাবা বললেন খুব ভয় পেয়েছিস দেখছি এখন তো ঘরে আমার কাছে আছিস আর ভয় নেই তো তারপর জানতে চাইলেন আমি খেয়ে এসেছি কিনা তারপরে বললেন একটু জল দিই জল খা এই বলে জল আমার জল আনতে বাবা একটু সরতেই তখন তখনও খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে মনে হলো ছেলেটা দাঁড়িয়ে আছে ভয় পেয়ে বাবাকে ডাকতে গেলাম শুধু একটা বিকৃত স্বরধ্বনি বেরিয়ে এলো বাবা ঘুরে দাঁড়াতেই মুখে কিছু বলতে পারলাম না খোলা দরজার বাইরে অন্ধকারের দিকে আঙুল তুললাম বাবা বললেন বড়ই বড্ডই ভয় পেয়েছিস ভয় পেয়েছিস দেখছি দাঁড়া আমি দেখছি বলে বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে বারান্দায় বেরিয়ে দিক এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখতে লাগলেন তারপর আমাকে বললেন আয় দেখে যা কোথাও কিচ্ছু নেই কিন্তু বাবা ডাকা সত্ত্বেও আমার বাইরে যাওয়ার সাহস হল তখনও আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কালো রোগা ছেলে অদ্ভুত শীতল শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমার সারা শরীর আবার শিউরে উঠল সে রাতে বাবা আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন একটা নিশ্চিন্ত আশ্রয় পেয়ে আমি ঘুমিয়ে পড়লাম পরদিন সকাল সকালে কেন আমি রাতে অত ভয় পেয়েছিলাম জানতে চাইলে বাবা মাকে পুরো ঘটনাটা বললাম মা শুনে শিউরে উঠে ও গলি দিয়ে যাতায়াত করতে আমাকে নিষেধ করলেন তারপরে বাবাকে বললেন পাশের দোবায় ওই বয়স কোনো ছেলে কোনোদিন ডুবে মরেছে কিনা খোঁজ নিতে বাবা একটু বিরক্তি প্রকাশ করলেন তারপর আমাকে বললেন অত ভয় পাওয়ার কিছু নেই পিছনের ল্যাম্পোস্টের আলোয় তোর নিজের ছায়াই বেড়ার উপর পড়েছিল অভ্যেস নেই বলে বাবার কথার প্রতিবাদ করলাম না কিন্তু আমি নিশ্চিত জানি আমার নিজের ছায়া হতেই পারে না পেছনের আলোয় ছায়া পড়লে সামনের রাস্তায় পড়তো পাশের বেড়ায় নয় তাছাড়া ছেলেটা ছিল জলসুক্ত উলঙ্গ দেহী আমি তো জামা কাপড় পরেছি বছরখানেক পরে যখন ভয়টা প্রায় কেটেই গেছে তখন ও অঞ্চলে খোঁজ নিয়ে জেনেছি কোনো বাচ্চা ছেলে ডুবে মরার খবর কেউ কোনোদিন শোনেনি তবে কি শিববাড়ির পুকুরে কেউ ডুবেছিল ঘটনাটা নিয়ে আমি পরে অনেক ভেবেছি সেদিন তো আমার মনে ভয়ের কোনো ভাবনা ছিল না ছিল না ছড়িয়ে তখন অন্ধকার নির্জনতার ছমছমানি ভাব তবে আমি কি সেদিন তবে ভূতি দেখেছিলাম জানি না আমার পক্ষে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় এখনও এই পরিণত বয়সও ঘটনাটার বর্ণনা লিখতে বসে আমার সারা সারা শরীরে সেই ভয়ের শিহর অনুভব করছি যেমনটা বেড়ায় হেলান দেওয়া শিক্ত শরীর ছেলেটার কাঁধে হাত দিয়ে অনুভব করেছিলাম যারা ভূতদের ফুটবল খেলতে দেখেছেন বা যারা ভূতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন তারা হয়তো বললেও বলতে পারেন আমি সেদিন ভূত দেখেছিলাম কি না আমি নই শেষ Nono ano.